அம்மா ஏன் தானே ஏன் தானே Thank you. বিএসএনএল নাই ওই ব্রডব্যান্ড মোবাইল নাই মোবাইল নাই আমার জিও না আমার ওয়াইফাই আছে ব্রডব্যান্ড আছে দোকানো দোকানে গেছি হ্যাঁ শেষ করে দিবার Thank you.